হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে দেখানো হবে আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের জন্য কাস্টমাইজ বা কাস্টম ইউআরএল যেটা থাকে সেটা নেবেন কাস্টম ইউআরএল বলতে আপনাদের চ্যানেলে যখন আপনি একটা নতুন চ্যানেল খুলেন তখন কিন্তু সেখানে আপনার চ্যানেলের লিঙ্কটা থাকে হিজিবিজি মানে অনেকগুলো সংখ্যা কি কতগুলো থাকে লেটার মানে বোঝা যায় না আসলে এটা কি মানে অনেক সময় শেয়ার করতে লিঙ্ক শেয়ার করতে সমস্যা হয়ে যায় তো এই সমস্যাটা সমাধান হিসাবে ইউটিউবের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কাস্টম ইউআরএল যেটা হচ্ছে আপনার চ্যানেলের নামটা থাকবে W dot YouTube dot com slash C slash আপনার চ্যানেলের নামটা থাকে বর্তমান টাইমে এই যে ইউআরএলটা এটাকেই আসলে কাস্টম ইউআরএল বলা হয় আর এই ইউআরএলটা পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বা রুলস আছে ইউটিউবের তো সেগুলোর মধ্যে এক হচ্ছে আপনার চ্যানেলটা তিরিশ দিনের পুরাতন হতে হবে দুই আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবারের বেশি থাকতে হবে মানে একশো সাবস্ক্রাইবার উপরে হইতে হবে তিন আপনার তিন নাম্বার মনে হয় নাই আচ্ছা যাই হোক তো বন্ধুরা আমার একটি চ্যানেলে এখন কাস্টম ইউআরএল নিব তো এই কিভাবে নিব সেটি আপনাদেরকে দেখাবো তো চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে এখানে আমি ক্রোম দিয়ে আমার লগ ইন করছি ইউটিউবে তো আমি এখানে আমার লোগোর উপর ক্লিক করে আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে কারণ সেখান থেকেই আমি কাস্টম ইউরলটা নিব তো এর আগে আমি আমার চ্যানেলটা দেখিয়ে দিই যে আমার চ্যানেলে দেখো YouTube dot com channel channel H কি কতগুলা হিজিবিজি লেখা আছে তো আমি এই লেখাটা পরিবর্তন করে আমার চ্যানেলের নামটা যেমন আকুল ভাই অফিসিয়াল এটা আনতে পারবো এখানে তো এখন আমরা সেটাই করব তো করার জন্য আমাদের ইউটিউব ড্যাশবোর্ডে চলে যেতে হবে এরপর চলে যেতে হবে কাস্টমাইজেশন এখানে কাস্টমাইজেশন সেক্টরে চলে গেলে আমাদেরকে আবার চলে যেতে হবে বেসিক ইনফোর ভিতরে তো এই বেসিক ইনফোর ভিতরে কিন্তু আমাদের যে দেখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত হয়েছে সেটা দেখিয়ে দিই চ্যানেলে বর্তমানে হচ্ছে একশো নিরানব্বই জন সাবস্ক্রাইবার মানে দুইশো জন হয়ে যাচ্ছে আর কি তো আমি আমার কাস্টম ইউরালটা আমি নিয়ে নিব কারণ কাস্টম ইউরাল যদি আপনার আগে অন্য কেউ এই নাম দিয়ে নিয়ে ফেলে তাহলে আপনি আর এই নাম দিয়ে নিতে পারবেন না সেক্ষেত্রে আপনার কিছুটা সংখ্যা অ্যাড করে দিতে হয় তো আমি নিয়ে নিতে চাচ্ছি সেই ঝামেলায় না যাওয়ার জন্য আসলে এই নামে কেউ নেবে বলে মনে হয় না আকল ভাই অফিসিয়াল দিকে আর নেবে তো এখানে একটি <clears throat> আপনার চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশনের নিচেই এখানে একটা থাকবে চ্যানেল ইউআরএল তো এখানে যে চ্যানেল ইউআরএলটা আছে এটা দেখুন হিজিবিজি আছে বর্তমানে এটা হচ্ছে বর্তমানটা তো এখান থেকে কপি করে আপনারা শেয়ার করতে পারেন এরপর দেখে না যে সেটে custom URL for your channel তো এটার উপর ক্লিক করে দেবো যেহেতু নীল লেখা তারপর এটার উপর ক্লিক করে দিয়ে দেখুন যে HTTP W W dot YouTube dot com slash C slash Akul ভাই অফিসিয়াল এটা অটোমেটিক দিয়ে দিছে আপনি চাইলে এখানে যদি আরও লাস্টে কিছু নাম্বার অথবা লেটার লাগাতে চান সেটা এখানে লাগাই দিতে পারেন এটি সম্ভবত যখন আপনার ইউআরএলটা মানে অন্যের সঙ্গে মিলে যায় তখন হয়তো এটা করতে হয় তো এখন যেহেতু আমার এটা দিয়ে দিয়েছে যে আকুল ভাই অফিসিয়াল তো আমি আকুল ভাই অফিসিয়ালই রাখবো তো এটা রাইট চিহ্ন থাকা অবস্থায় জাস্ট আর কিছুই না এখানে পাবলিশে ক্লিক করে দিব আমার কাজ হয়ে গেল পাবলিশ অ্যান্ড দেখো এখানে একটা কনফার্মেশন পপ আপ দিছে once a custom URL is set it can not be changed or transferred to a different channel. Your custom URL is ready to be set to haha. Ready হয়ে গেছে বলতেছে তো যেহেতু এটা সেট হয়ে গেছে এখন আমি এটা কনফার্ম করে দিলে এটা সেট হয়ে যাবে তো কনফার্ম আমি ক্লিক করে দিলাম হয়ে গেল আমাদের কাস্টম ইউআরএল এখন আমরা যদি আমাদের এখানে যাই গিয়ে যদি এখানে এটা রিফ্রেশ দেই সরি এটা রিফ্রেশ দিলে হবে না এটা যদি আমরা ভিডিওসে চলে যাই তাহলে দেখুন যে আকুল ভাই অফিসিয়াল চলে আসছে আকুল ভাই অফিসিয়াল তো দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ আকুল ভাই অফিসিয়াল যদি কেউ লেখে তাহলে আমাদের ইউটিউবে চলে যাবে তো আমরা একটু ট্রাই করে দেখি YouTube dot com slash C slash Akul ভাই অফিসিয়াল তো আমরা এখন এন্টার করে দিব দেখবেন যে আমাদের চ্যানেলটা লোড হলো এই যে আমাদের চ্যানেল চলে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আর যারা এখনও আকুল ভাই অফিসিয়ালকে সরি আকুল ভাই অফিসিয়ালকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত YouTube related earning related video নিয়ে চলে আসি এইদিকে দেখুন একটি ভিডিও আসতেছে যেটা কি নিয়ে আপনাদের এই ধরনের একটি ভিডিও এবং নিচে থেকে একটি প্লে লিস্ট আসতেছে সেটাও দেখে নিতে পারেন চ্যানেল দুটি এখানে আছে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে